মানুষ বলে এই শহরে নাকি টাকা ওরে কেউ বৈধ পথে ধরে আবার কেউ অবৈধ পথে ধরে এই শহরে কেউ বাদশাহ মেরে বাদশাহ হয় আবার কেউ টোকাই থেকে বাদশাহ হয় এরকম এক টোকাইয়ের গল্প নিয়ে আমাদের গল্প গো বাবা গো আল্লাহর রস্তে করে টাকা ভিক্ষা দেন আল্লাহর রস্তে করে টাকা ভিক্ষা দেন ও মা গো আহা নোট আমার নোট লাগবো আমার অনেক নোট লাগবো আহ আহ আহ আহ তোমার আমার এই ব্যবসা কি একদিনের হুট করে যদি তুমি মালের দাম বাড়াও আমি ব্যবসা করুন কেমনি বড় ভাই ব্যবসায়ের প্রতিটা কিনসিতে কিনসিতে নোটের ইশা নোটের ইশারায় পুরা দুনিয়া চলে নোট নোট নোট আপনি আমি তো কামলা কামলা দিয়া মালিক হইতে গেলে নোটের হিসাবটা ঠিকঠাকভাবে বুঝা লইতে হয় আমি বাড়াইছি আপনিও বাড়ান তাইলে তো ব্যবসাটা ঠিকঠাক মতো হয়ে যায় <laughs> নাকি ঠিক আছে তোমার কথাই মামলা শুকনা না হয় দাম বাড়াইছো ঠিক আছে পাউডারের খবর কি পাউডারের দামটা হ্যালো কও এই তোমার কে কইছে তোমার ছেলের প্লাস্টিকের মুরগি কিনা দিতে এখন এই প্লাস্টিকের মুরগি কেন ডিম পারে না এই নিয়ে আমার মাথা পুরো জ্বালাফালা করে ফেলাইছে আম্মা কেন মুরগি ডিম পারে না আম্মা কেন মুরগি ডিম পারে না তা আমি কিভাবে বলবো আরে আজব তো কি কও না কও তুমি প্লাস্টিকের মুরগি কি ডিম পারে তুমি তোমার ছেলেরে বুঝাও বাকি কেন টিম পারে না এরাম তোমার ছেলের সাথে কথা কও আর দাও দাও তুমি বাবা শোনো শোনো শোনো শোনো বাবা এটা তো প্লাস্টিকের মুরগি প্লাস্টিকের মুরগি তো ডিম পারে না বাবা পাউডার জানি কি কত ছিল দাম তো একটু বাড়তি আপনি কি দিবেন আপনি হেডা কন না না শোনো শোনো এইবার তুমি আমার একটা রিকোয়েস্ট রাখো পাউডারের দাম তুমি বাড়ায়ও না এই চালানে আমি অনেক মাল নিব তোমারও পোষাইব আমারও পোষাইব আমার রিকোয়েস্টটা রাখো বড় ভাই আপনার ওই আটটা ধৈর্যাই লাইনে আমি আইছি তো পাওয়ার আপনার কাছে দিয়েই নেই ব্যবসাটা চিনাই চিনি আপনি আপনি যদি রিকোয়েস্ট করেন আমি কি ফালাইতে পারি সই আপনার কথাই সই ওই দামে দিয়েন ফাইনাল ফাইনাল ওকে আসো বুকে আসো 아, 예. 으 어? ফোন তোর পোলারে গিয়া তোর বৌরে ফোন দিয়ে পোলা তারপর ঘন্টার পর ঘন্টা বুঝাবি যে প্লাস্টিকের মুরগির পাশা দিয়া কেন ডিম ভাই বলা আমারে ভয় থেকে বললো কথা কাস না মুরগির ডিম দিয়া বলো একদম খেয়ে ফেলবো কাঁচা বয়ে খেয়ে ফেলবো তুই আমার চালান ফেরত দে চালান ফেরত চালান ফেরত দে আমার বারবার তক করেছিলাম যে এই চালানটা তুই নিস তুই পারবি না রে দশই তেজ নেই কিন্তু তুই কি করেছিস আমি করে এই চালানটা তুই নিয়েছিস দায়িত্ব নিয়েছিস আমি তো কয়েছিলাম যে দেখ এই চালানটা ছোট হলেও টাকার অঙ্ক কিন্তু অনেক অনেক কয়েছিলাম না একটু উনিশ বিশ হলে পরে আমি তোকে সারবো না নে কয়েছিলাম না এখন তো উনিশ বিশ হয়ে গিয়েছে আমার ফেরত দে আমার উপরে সারেন এই নোটিশ চল তোর উপর আমি কি সারবো রে হ্যাঁ, কি সারবো তোর উপর আমি এমন একজনকে দায়িত্ব দিয়েছিস যে শ্বশুর আবার ইমাম সাহেব আর সে তো আর এই লাইনের লোক না এই লাইনে তার কোনো লেখাপড়াই নেই এখন পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে যদি দুটো দিলে সব কথা সে বের করে দেবে না আরে শ্বশুরেও ফালাই দিব ব্যবস্থা করছি আমি দাঁড়ান সারান আমার উপরে ছাগলের মতন কথা বলিস কি মানলাম তুই তোর শ্বশুরকে ফালাই দিবি পুলিশ তো ধরলো না বুঝলাম কিন্তু আমার সালান পুলিশকে আমার সালাম ফেরত দেবে রে পাঁচ দিন সময় দেন এই পাঁচ দিন মানে কি করছিস তুই তোকে আমি পাঁচ মিনিটও সময় দেব না এই মুহূর্তে এখন এই জায়গার দাঁড়িয়ে তুই আমার চালান বুঝোয় দিবি রে ল্যাংলার বাচ্চা ল্যাংলা দে পুত মুরব্বী মুরব্বী তোর কি দিয়া বরুণ হ্যাঁ মান্দি মাথাটা নষ্ট করে চাচ্ছে আমার সালাম সালাম সালাম সালাম সালাম এটার ভিতরে চালান ঢুয়ে দিব মাথার চোত ভাই এটা কি করলেন ভাই মুরব্বীরা হোয়াই দিলেন এখন আপনি বুঝতে পারছেন মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে কি পরিমাণ চাপ আসবে এই সব চাপ কালাম দেখব কালাম হ্যাঁ কালাম মুড়ির পিছনে সাইড কর চালাম আল্লাহ